独挂楼。 যাকে হলো দেখা বর্ষাতে পরিচয় বৈশাখী হলো দেখা বর্ষাতে পরিচয় নিশিতে স্বপনে দিবসে ছবি আঁকি নিশিতে স্বপনে মিশে আছো বাসনা আয়রে পীড়িত মানে বাসনা বাড়িতে নেব play the music again play the music again play the music again play the music again play the yeah it's a remix it's a remix it's a remix so one two three four সব সখীরে পার করিতে নেব আনায় আনা তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব পয়সা নেব সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী মায়ের নাম মন চুরি তার কাম মন চুরি মাইয়া আমার হয়ে গেছে এখন তারা ছাড়া কিছু ভালো লাগে না আমার তাই সখীর নিয়ে রাখা আমার এই গান আমার মনের আমি রাজা সখী আমার মনের রানী সখী তুমি শুধু আমার হবে এটাই আমি জানি সখীর দেখছিলাম প্রথম আমি ওই পাড়ায় পরে দেখার পরে দেখি মন হারায় রাঙা পায় আলতা সখী কমরে ছিল কলস ধরে দেখি আমি তাকিয়েছিলাম এক ঝলক সখী আমার চান সখী আমার প্রাণ সখী আমার জান এটা সুখের নিয়া গান আমি তোমার প্রেমের ঘাটের মাঝে সখী তুমি জানো কি আমার চেয়ে বেশি ভালোবাসতে পারে না এটা মনে কি সখী তোমার মনে কি আছে এটা আমি জানি আমার কত ভালোবাসো তা ভালো করে বুঝি ও সুজন সখী রে প্রেমের ঘাটে পারা পারে দরি নাই মনের বদল বোধ দিতে হয় প্রেমের কথা জানি না মনের বদল করি না পারের করি লইবা যদি থাকো সখিরি মি থাকো গড়ি লব না থাকো সখিরি মি থাকো গড়ি লব না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না মন কিছু বুঝি না আর কোনো কিছু চাই না সখীকে নিয়ে আমার সংসার করতে চাই ভালোবেসে সখী রে কোনো রীতিনীতি মানি না সখী তোমায় শুধু এখন করে নিতে চাই আমি ছেলে বললাম ভালো আমার মনে দরজা খোলা এখন আছে শুধু তোমার প্রবেশের অপেক্ষা সখী আসো আমার মনের ঘরে বসো আমার পাশে তোমার রূপের আলোয় আমার জীবন আলোকিত হয়ে ও সুজন সখী রে প্রেমের ঘাটে ব্যাচা কে নাই গুদ মান নাই মনের বদল মন দিতে হয় মনের মতো মন মাঝি চেনা বড় দায় আসল কি বা নকল কারে যেমন খুশি তেমন করে যাচাই করে নাও তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে নাও সুখী গো আমি প্রেমের ঘাটের মাঝি মাছ দরিয়ায় নাও তো পাবো না সত্যি বড় লোকের মেয়ে আমি গরিবের রোজ রাতে স্বপ্ন দেখি আমার গলায় দিব মালা সখী আর আমার মিলন এটা আছে জানা কারণ এটাই বাস্তব ভাইয়া বাংলা সিনেমা না সখী আমার ভালোবাসে আমি ভালোবাসি ওর রূপটা দেখলে মনে হয় যেন অপরূপ পরি আর যেমন তেমন সখীর মনটা অনেক সুন্দর এখন সখী নামে লেখা দিলাম আমার এই জীবন তখন ছিলাম মরনা দিছে আমার হাতে সুখে দুঃখে সব সময় ছিল আমার পাশে বসে দিয়ে নিয়ে যাবো শ্বশুর বাড়ি রাঙিনায় আমার সাথে দেখবা তুমি আমার এই দুনিয়ায় গানটা হারা যেতেছিল আমরা ভালো র্যাপ নিয়ে পার করিতে নেব আনায় আনা তোমার বেলায় নেব সখী তোমার গানে শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব পয়সা নেব না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না